সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই নগরীর ইন্টারন্যাশনাল সিটি ইংল্যান্ড ক্লাস্টার ঈদগাঁও ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার দুশোরামে মে সকাল ছয়টায় দুবাইতে অনুষ্ঠিত ঈদ জামাতে হাজারো মুসল্লি অংশ নেন সূর্য ওঠার আগেই ঈদগাহ ময়দানে কানায় কানায় পূর্ণ হওয়ায় অনেকেই রাস্তায় নামাজ আদায় করেন সাধারণত ফজরের নামাজের পর থেকেই তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আমরাতের প্রতিটি মসজিদ বাংলাদেশের প্রবাসীদের আনন্দ ভাগাভাগি চোখে পড়ার মতো স্থানীয়দের সঙ্গে এই ঈদগাহ ময়দানে বেশিরভাগ মুসল্লি বাংলাদেশি পাকিস্তানি ও ভারতীয় ঈদের জামাত শেষে মুসল্লি উম্মা ও স্বদেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় জানা গেছে আমিরাতের আবুধাবিতে সকাল ছয়টা তিন আল আইন লসকাল পাঁচটা সাতান্ন দুবাই সকাল ছয়টায় শারজা সকাল পাঁচটা আটান্ন আজমান সকাল পাঁচটা আটান্ন ফুজাইরা সকাল পাঁচটা আটান্ন উম আল কোয়াইন সকাল পাঁচটা সাতান্ন এবং রাস আল খাইমা সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিটে ঈদ আল ফিদরের জামাত অনুষ্ঠিত হয়েছে সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক স্বাধীন বাংলা ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক